Hello, Assalamu alaikum everyone. This is me, Nirjan Akhtar Mim, as you know. Stop having this computer face. আজকে আমরা এই ফ্রেজটার ব্যবহারটাই শিখব কম্পিউটার ফেস এই ফ্রেজটা দ্বারা কি বোঝানো হচ্ছে এই ফ্রেজটা দ্বারা বোঝানো হচ্ছে যে অনেক সময় অনেক সিচুয়েশন আমরা পড়ি সাপোজ আমরা অফিসে গেলাম বা স্কুলে গেলাম সো আমরা দেখাচ্ছি যে আমরা খুব ওয়ার্ক করছি কিন্তু আসলে কিন্তু আমরা ওয়ার্ক করছি না সো এই যে আমরা দেখাচ্ছি বা ফেস দেখে মনে হচ্ছে যে অনেক ওয়ার্ক করছি বাট ওয়ার্ক করছি না এই ক্ষেত্রে আমরা কম্পিউটার ফেজ এই ফ্রেজটা ইউজ করতে পারি suppose computer phase is when you are sitting by your computer and you are not actually working, you are pretending to work. So that time you can say stop having this computer phase and start actually working. So computer phase আপনি কিন্তু স্টাডি ফেজও ইউজ করতে পারেন সেই সব ক্ষেত্রে অনেক সময় হয় আমরা বাসায় বা ক্লাসরুমে পড়াশোনা করছি আমরা দেখাচ্ছি যে আমরা খুব পড়াশোনা করছি স্যার দেখে ফেস দেখে মনে হচ্ছে যে আমরা খুব পড়াশোনা করছি আমি একটু ছোট্ট স্টোরি শেয়ার করব আমি যখন স্কুলে পড়তাম একদিন আমি অ্যাকচুয়ালি পড়া আসলে পড়ি নাই কিন্তু টিচার পড়া ধরছিল সো আমি আমার ফেসটাকে এমনভাবে প্রিটেন্ড করলাম যে আমি পড়া পারি যেন টিচার আমাকে আমার ফেস দেখে মনে করে যে আমি মনে হয় পড়া পারি আমাকে যেন পড়াটা না ধরে বাট অ্যাকচুয়ালি আমি সাকসেসফুল <laughs> হয়েছি সো এই যে আমার ফেস দেখে মনে হচ্ছে যে আমি খুব স্টাডি করেছি বাট অ্যাকচুয়ালি করি না এই যে প্রিটেন্ড করছি সো এইটাকে এই ক্ষেত্রে কিন্তু আমরা স্টাডি ফেসটা ইউজ করতে পারি সেম আমরা কম্পিউটার ফেসটা ইউজ করতে পারি আই হোপ আপনি কম্পিউটার ফেসের এই ফেসটার ব্যবহারটা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছেন thank you so much for watching this video let me know in the comment section আজকের লেসনটা আপনাদের কেমন লাগলো আই হোপ আপনাদের আজকের লেসনটা খুব হেল্পফুল অ্যান্ড ইউজফুল লেগেছে so see you next time see you next video take care bye bye